আপনি সংসারে কি বুঝবেন আপনি তো কোনোদিন একটা ধানের গুছি বা একটা লাউ শাক বা একটা মূলা শাক বা একটা সবজি জাতীয় জিনিসের কৃষকের কোনো কিছু আপনি লাগান না তো আপনি সংসারে কি বুঝবেন সংসার যে করে সে বুঝে সংসারে কি মূল্য আমি বুঝতেছি কারণ আমার গরু ছাগল হাঁস মুরগি প্রত্যেকটি ছিল আজ শুধু আমার পাশে নেই আমার সন্তানেরা আমি বিধাতার কাছে বলে রাখছি তাদেরকে সুখে রাখবা আমার মাথায় যত চুল ততদিন তাদেরকে হায়াত দেখ সমাজে সুশিক্ষিত করুক সমাজের ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারো আমি একজন জ্ঞানী ব্যক্তি বলার আর ভাষা নেই আমার একটি সত্য জীবন কাহিনীর দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হলাম কারণ জীবন যখন দাবানলে জ্বলছে তো ঘুম নাই মনে শান্তি নেই তাই আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য উপস্থিত হলাম প্লিজ সবাই আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন হয় শেয়ার করবেন না হলে যে দেখবেন আমাকে কমেন্ট করবেন পুরুষ মানুষ জন্মের পর থেকেই দাবালনের মতো জ্বলতে থাকে কারণ প্রবাসীরা জানে পুরুষ মানুষের কতটুক পরিশ্রম হয় আর পুরুষ মানুষ তখনই দাবানলের ভিতরে জলে যখন সর্বোচ্চ হারিয়ে ফেলে সর্বোচ্চ হারিয়ে ফেলে পুরুষ মানুষ কাঁদে কখন জানেন কোন প্রান্তে যদি দাবানলের আগুন চিট করে জ্বলতে জ্বলতে জ্বলতে জ্বলতে শেষ আর থাকে না তখন একটি পুরুষ মানুষের চোখের কোনায় এমনি চিট চিট করে জল আসে কারণ একটি মেয়ে মানুষ হো করে কাঁদতে পারে পুরুষ মানুষ কখনো কাঁদতে পারে না আয়না পৃথিবীর ভিতরে প্রকৃত বন্ধু কারণ আয়নার সামনে আপনি হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে আঘাত করলে সে ভেঙে যায় কখনো আঘাত করে না তেমনি সংসার যদি একবার ভেঙে যায় কখনো জোড়া লাগে না সেই ভাঙ্গা সংসার একটি পুরুষের ভিতরে মর্মান্তিক হয়ে দাঁড়ায় কারণ তিলে তিলে তিলে তিলে যদি সংসার গড়ে ওঠে সেই সংসার যদি কেউ না কেউ ভেঙে দেয় কোনো না কোনো কারণে যদি ভেঙে যায় সেই সংসার পুরুষ মানুষের হৃদয়ের কোনো এক স্থানে দাবানলের মতো আগুন জ্বলতেই থাকে কারণ সেই সংসার কেন বানায় জানেন কেন তৈরি করে সেই সংসারে স্ত্রী থাকবে সন্তান থাকবে মা বাবা থাকবে দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু মিলিয়ে সেই সংসার গড়ার চেষ্টা করে সেই সংসারে যদি সন্তান না থাকে সেই পিঠার কত কষ্ট ভাষায় প্রকাশ করা যাবে কারণ বিধাতার কাছে বারে বারে বলি হে বিধাতা তোমার কোন এক স্থানে তুমি আমাকে নিয়ে যাও যেখানে সবচেয়ে সুখ হবে শান্তি হবে কারণ মৃত্যুটাকে আল্লাহ বলে দিছে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না মৃত্যু যদি হারাম না করতো মানুষে মৃত্যুবরণ করে দেখে দিত কে আপন কে পথ একটি পিতার কাছে যদি সন্তান কাছে না থাকে সেই পিতা কতটুকু কষ্টে জীবন যাপন করে একমাত্র উপরে আল্লাহ ছাড়া সেই বুঝার মতো তৌফিক এই পৃথিবীতে কাউকে দেন কারণ পিতার তখনই সুখ আসে তখন সুখ আসে জানে সন্তান হাতের কোনো এক আঙ্গুলে ধরে পিতার সাথে রাস্তায় হাঁটতে পিতার কাছে বায়না ধরবে পরিশ্রম করার হাজারো পরিশ্রম করার পরে একটি টাকার লজেন্স কিনে দিলে পিতা অনেক খুশি কিছু কিছু নারীরা আছে এই জন্য আমি আপনাকে সেই ভিডিওটা দেখালাম কিছু কিছু নারীরা আছে নিজের ভোগের জন্য নিজের সুখের জন্য এই সংসারটাকে তসনস করে তার নিজের সুখের জন্য চলে যায় আমি আরো একটা ভিডিওতে বলছিলাম মেয়ে মানুষ আরো একটি ভিডিওতে আমি বলছিলাম মেয়ে মানুষ তিনটি কারণে ধ্বংসের কারণ হয়ে যেতে পারে একটা স্বামীর কথা অমনোযোগী হওয়া দ্বিতীয়ত স্বামীর কথার প্রত্যেকটা কথায় জবাব দেওয়া সেই সংসারে সংসার অবস্থায় থেকে বাবা মার ভাই বোনের উস্কানিমূলক কথার উত্তর দিয়ে সেই সংসার ত্যাগ করে চলে যাওয়া সেই সংসারটাকে ভেঙে চুরে তসনস করে দিয়ে কি সুখ পাও তোমরা বলো পৃথিবীর প্রত্যেকটি নারীর কাছে আমার একটাই প্রশ্ন স্বামী বরদাস অন্তত পক্ষে ছেয়াটা তো পাও কষ্ট করো যন্ত্রণা পাও তবু বটের গাছের ছেয়ার নিচে একটু রেস্ট নেওয়ার মতো জায়গাটা খুঁজে পাও কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না আপনাদের মধ্যে কারণ আমরা একটা ফোন আলাপ শুনে আসি সেই ফোন আলাপে কি ঘটেছিল কারণ কেন আমার এই সংসারটাকে কেন ধ্বংস করতেছেন আপনারা যদি এই সংসারটা আপনার এই জন্যই বললাম যে সংসার সম্পর্কে যদি ধারণা থাকতো আপনার তাহলে এই ধরনের কার্যকলাপের ভিতর হইতেন না কারণ আরো একবার কথা আমি একটু কথা বলি আপনি আরো একবার এই যে মাস ছয়েক গেল না সাত মাস গেল না আপনি কিভাবে আমার ফ্ল্যাটে যায় বলতেছেন যে আমি আমার আমার মেয়েকে নিয়ে যাবো গা আমার শাশুড়ি আসলে একটা টুপলা টাপলি যা আছে পাইন্দা সেন্দা নিয়ে যাবো গা কেন এই দুই কথার একটা স্বামী স্ত্রী তার থাপড়া থাপড়ি কন্ডা এরকম কোন পৃথিবীর ভিতরে কোন কোন ফ্যামিলিটা আছে একটু ঝগড়াঝাটি এই যে না লাগে বা এরকম সিচুয়েশন না হয় সেক্ষেত্রে আপনি নিয়ে যাবেন গা ভালো করছেন হ্যাঁ। আপনাদের ভিতরে নাই আপনাদের ভিতরে নাই দিকে আপনি নিয়ে গেছেন কথা ঠিক আছে আপনাদের ভিতরে নাই দিকে আপনি নিয়ে গেছেন গা কিন্তু আমাদের ভিতরে এরকম ঝগড়া ঝগড়াঝাটি থাকবে মানুষ বলতে ঝগড়া ঝগড়াঝাটি হয় এখন কথা হলো নিয়ে গেছেন যে ভালো কথা এখন আপনি সেই মতনে বলেন আমি কোনোদিনও ফোন দেবো না কারণ সুজনের কাছে ফোন দিতে পারতেছি না আমার বাচ্চাদের কাছে আমি এক পর্যায়ে কথা বলতে পারতেছি না কেন আমি কি জন্ম দিই নাই আমি কি তাদেরকে খাওয়াই নাই লয় নাই কেন আপনারা সেই সেই সুযোগ থেকে বঞ্চিত করতেছেন আপনার মেয়েকে আমাকে দিবেন না আমার বাচ্চাদেরকে আপনি কথা কথা বলার সুযোগ করে দেন আমি তাদের সাথে একটু কথা বলি আপনি কি আমারে আমারে কষ্ট দিয়ে আমারে কষ্ট দিয়ে কি আপনারা কি খুবই ভালো থাকবেন যদি ভালো থাকেন সেই মাত্র বলেন যে কোনোদিনও ফোন না আমি প্রিয় দর্শক শুনতেই তো পারলেন সংসার কি জিনিস ঢাকা শহরের মানুষে বা চাকরি জীবন মানুষে কখনোই বুঝবে কারণ সংসার মানে বাবা মা ভাই বোন সন্তান একসাথে বসবাস করা সংসার বলে সংসার ওটাকেই বলে যেখানে গরু ছাগল হাঁস মুরগি ধান পাট জমা জমি প্রত্যেকটাই থাকবে মনের আনন্দে কাজ করব রাত্রে নিজের জমির ধান সেই চাউল থেকে যে চাউল হয় সেই চাউল দিয়ে আমি রান্না করে কিছু খাবো হৃদয়ে সেটাই তৃপ্তি আসে আর আপনি সকালে উঠলেন দুমুটো খাবার খেলেন চলে গেলেন অফিসে আবার বিকালে আসলেন খাবার খাইলেন শুয়ে পড়লেন আবার সকালে উঠলেন খাবার খাইলেন অফিসে চলে গেলেন এটাকে সংসার বলে এটাকে চাকরি জীবন বলে আপনি সংসারে কি বুঝবেন আপনি তো কোনোদিন একটা ধানের গুছি বা একটা লাউ শাক বা একটা মূলা শাক বা একটা সবজি জাতীয় জিনিসের কৃষকের কোনো কিছু আপনি লাগান না তো আপনি সংসারে কি বুঝবেন সংসার যে করে সে বুঝে সংসারে কি মূল্য আমি বুঝতেছি কারণ আমার গরু ছাগল হাঁস মুরগি প্রত্যেকটি ছিল আজ শুধু আমার পাশে নেই আমার সন্তানেরা আমি বিধাতার কাছে বলে রাখছি তাদেরকে সুখে রাখবা আমার মাথায় যত চুল ততদিন তাদেরকে হায়াত দেয় সমাজের সুশিক্ষিত করুক সমাজের ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারো আমি একজন জ্ঞানী ব্যক্তি বলার আর ভাষা নেই আমার আপনাদের মাঝে কিছু আর বলার আমার নেই তবে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করে শুনবেন সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন খুদা হাফিজ